আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমত মাখফেরাত এবং নাজাতের এই রমজান মাসে ইফতারি কিভাবে নিব বা ইফতারি কোথেকে নিব এই ধরনের দুশ্চিন্তায় বা এই ধরনের চিন্তায় যারা রয়েছেন তাদের জন্য একটি সুখবর আছে যে যারা দুবাই হামিরিয়ার আশেপাশে রয়েছেন বা যারা এখানে ঘুরতে আসছেন তারা অবশ্যই আপনারা চাইলে আল নাজিম যে রেস্টুরেন্ট রয়েছে হামিডিয়া বড় মসজিদের ঠিক পাশেই আপনারা এখান থেকে ইফতারি নিতে পারেন পাশাপাশি আপনারা আপনাদের যে ছোটোখাটো প্রোগ্রামগুলো হয় আপনারা এখানে করতে পারেন সে সম্পর্কে অবশ্যই আপনাদের জানা আছে এবং আপনারা এখানে সেহেরি করতে পারেন কারণ এই রেস্টুরেন্টটি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে সবসময় দুবাইয়ের আল নাজেম আলামি রেস্টুরেন্টে মাহি রমজান উপলক্ষে নানা রকমারি ইফতারি এবং সেহেরি আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে আল নাজেম আলামী মেজবান বাড়ি রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারি এবং সেহরির জন্য রাখা হয়েছে নানা প্রকারের খাবার ও হাতে বানানো নাস্তা এই আল নাজাম রেস্টুরেন্টের মান খাবারের মান এবং স্বাদ খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ আমি আশা করছি আগামীতেও এর থেকে আরও বেশি সুস্বাদু হবে এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে আমরা যারা প্রবাসে আছি আমি সবাইকে বলবো আপনারা আল নাজামের যে আইটেম মেজবানির আয়োজন এবং ইফতারের আয়োজন স্বাভাবিক যে খাবারের আয়োজন আপনারা সবাই আসবেন এবং এই স্বাদটা নেবেন আশা করছি যে সবাই দেশের স্বাদই পাবেন আলহামদুলিল্লাহ এখানে আল নাজিম রেস্টুরেন্টে সেহরি এবং ইফতারির সুব্যবস্থা আছে আপনারা চাইলে সেহরি এবং অর্ডার দিয়ে নিতে পারবেন এখানে এসেও খেতে পারবেন এবং কাস্টমারকে অনেক আপ্যায়ন করে ঘরের ফ্যামিলির মতো আপ্যায়ন করে খাওয়ান দেওয়া হয় এখানে একবার অন্য অন্য রেস্টুরেন্টে একবার দিয়ে কেন আর দেয় না এখানে যত খুশি খাইতে পারবেন কারণ নামটা হচ্ছে মেজবানি প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ জানায় এসবের পাশাপাশি পূর্বের ন্যায় এখানে সুস্বাদু তাজা খাবার ও মেজবানি পাওয়া গেলেও বর্তমানে নতুন দুইটি আইটেম তথা ম্যাজিক প্যাকেজ ও বাংলা মান্দি পাওয়া যাবে কেউ সিঙ্গেল হলে দশ দেড়হাম দুইজনের পঁয়ত্রিশ দেড়হাম চারজনের পঞ্চাশ দেড়হাম এবং ছয়জনের একশো দেড়হামের প্যাকেজ রাখা হয়েছে রমজানে ইফতার উপলক্ষে আর হচ্ছে যে সব খাবারগুলো ঘরোয়া পদ্ধতি ঘরোয়ার পদ্ধতিভাবে পাবেন সব খাবারগুলো ইনশাল্লাহ আপনারা আসবেন ইফতার এবং কি সেহরি দুইটাই আমরা রাখছি আপনাদের জন্য আর আমরা একটা হচ্ছে ফাইভ পার্সেন্টের প্যাকেজ করছি আর থ্রি পার্সেন্টের প্যাকেজ একটা করছি আর পাশাপাশি আপনি সিঙ্গেল যারা আসবেন ইনশাল্লাহ তাদের জন্য আয়োজন আছে আলাদা আলাদা ছোটো ছোটো সেট আছে ইনশাল্লাহ আপনারা ভাবেন এগুলো এখানে অনেক অনেকে আসে মেজবানি সারটা গ্রহণ করতে অনেক কাস্টমার আমাদেরকে স্বাদ গ্রহণ করে অনেক কাস্টমার এখনও আসে নাই তারা আসছে তারা নতুন মেজবানের স্বাদটা পেয়েছে এখানে দুবাই যা আসমান আবুধাবি আলাই থেকে অনেক কাস্টমার আসে আমাদের মেজবান বাড়িতে মেজবানের স্বাদ গ্রহণ করার জন্য যারা এখনও আসে না তারা অতি শিগগিরই চলে আসেন আমাদের মেজবান বাড়ির রেস্টুরেন্টে আপনাদের সকল সামগ্রী আমাদের সবসময় থাকে সবসময় এরপরে আমাদের থাকে আপনার অন্যান্য ফুডগুলো থাকে আপনার সুইট থাকে এখানে খাবারের উপরও সন্তুষ্টি প্রকাশ করেছে কাস্টমাররা বাংলাদেশের সারটা আমরা খুঁজে বেড়াই আমরা সার যা আজমান দুবাইয়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই বন্ধুবান্ধব সহ সুন্দর খাবারের মান কোথায় আছে বাংলাদেশের সুন্দর সুস্বাদু মেজবানের আয়োজন কোথায় আছে এটা আমরা খুঁজে খুঁজে এখানে আসি আমরা অনেক বন্ধুবান্ধবদেরকে নিয়ে এখানে বেশ কয়েকবার আমরা মেজবান খেয়েছি এবং সাধারণ খাবারও খেয়েছি আলহামদুলিল্লাহ রমজানের ইফতারও আমরা এখানে করছি আলহামদুলিল্লাহ আমাদের খেয়ে এবং আমাদের বন্ধুবান্ধবদের যেটা আমরা পেয়েছি সবার কাছ থেকে যেটা আমরা শুনেছি এই আলনাজাম রেস্টুরেন্টের মান খাবারের মান এবং স্বাদ খুবই সুস্বাদু এমনকি এই রেস্টুরেন্টের খাবার ছাড়াও চা খেতেও দূর থেকে অনেকেই আসে বলে জানা যায় আর বছরে তিরিশ দিনে তিরিশ দিনে চা হয় অত্যন্ত ফেভারিট চা মিলিয়ে মধ্যে আল্লাহ জামার হোটেল হ্যাঁ একটু বিজি আছি না এর কারণে সন্ধ্যা থেকে এমনি রমজান পরে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে আবার এখন রমজানের কারণে তারপর আমরা চাই আমাদের অত্যন্ত জনপ্রিয় চাই আমার যে মাটির কাপে চাটা প্রেজেন্টেশন করি ওটা অন্যরকম আমাদের অনুভূতি নিয়ে কাস্টমারের ক্ষেত্রে রমজান মাসে মাহে রমজান উপলক্ষে আমাদের আউটসাইডে আমাদের যে কাস্টমারগুলো বীর চায় কাউন্টারে বিপুল পরিমাণ কাস্টমার এখানে বীর জমে গেছে খালি আমাদের চাটা গ্রহণ করার জন্য প্রথমত আমরা এখন আগে আমাদের বিরিয়ানির মধ্যে একটা কম্বো ছিল বিরিয়ানির মধ্যে ফাইভ পার্সেন্টের থ্রি পার্সেন্ট ছিল বিরিয়ানির মধ্যে ওখানে ফিশ থাকবে ওখানে বারবিকি চিকেন চিংড়ি ফ্রাই তারপরে বয়লিক সিদ্ধ ডিম যেটা তারপরে এগুলো থাকবে একটা আর এখন আবার আমরা রাইসের মধ্যে একটা কম্বো করছি ওখানেও সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট খেতে পারবে হোয়াইট রাইসের মধ্যে ওখানে আপনার ভেজিটেবল থেকে শুরু করে মানে বিফ মাটন চিকেন কালাভুনা মেজবান বিফ তারপরে ভর্তা আইটেম থাকবে অলস এটা আমাদের সবসময় থাকে সংযুক্ত আরব আমিরাত হতে পারভিন আক্তার জলি আমিরাত সংবাদ